সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইনক্রাফটের মধ্যে শেডার প্যাক যুক্ত করতে হয় সো লেস স্টার্ট সবার প্রথমে তোমরা গুগল প্লে স্টোর খুলে নিবে এখান থেকে তোমরা এই top shader for Minecraft mobile এটা দিয়ে সার্চ করবে অ্যান্ড এটা সার্চ করার পর এখান থেকে তোমরা নিউ থেকেও ডাউনলোড করতে পারবে ইচ্ছা করলে তোমাদের যেটা ইচ্ছে সেটা ডাউনলোড করো এখান থেকে যেটা তোমাদের পছন্দ হয় তবে আমি রেকমেন্ডেড করব এখানে four point five plus review যেটা সেটা so four point five plus রিভিউগুলো সবচেয়ে ভালো হয় কারণ ওগুলো মানুষ অলরেডি ডাউনলোড করে রেখেছে এবং তারা রিভিউ দিয়ে রাখে যেমন ফোর পয়েন্ট প্লাস ফাইভের রিভিউ থেকে টপ যেটা আসছে সেটা হলো আমার এটা রিয়েলাস্টিক শেডার মোড তো এটা আমি ডাউনলোড করে ফেলতেছি অ্যান্ড এটা দেখো আমাদের চলে এসেছে অলরেডি সো এটা এটা অলরেডি চলে এসেছে দেখতে কিছুটা এটা এরকম অ্যান্ড এখান থেকে তোমরা শেডার নিচে এরকম করবা অর্থাৎ স্ক্রোল ডাউন করলে তোমাদের যে শেডারটা পছন্দ হয় সেই শেডার ডাউনলোড করতে পারবা তো দেখো এই শেডার এটা ডাউনলোড করবার জন্য ডাউনলোডের উপর ক্লিক করবা ক্লিক করলে তোমাদের একটা অ্যাড আসবে তো সেই অ্যাডটা ঠিক দেখে নিবা সো অ্যাড যেটা আসুক সেটা দেখে নিয়ে তারপরে এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে তোমাদেরকে ডাউনলোড করার পর এটাকে আবার এক্সট্র্যাক্ট বা অন্য কিছু করা লাগবে না এটা সরাসরি এখান থেকে যুক্ত হয়ে যাবে তোমার ক্রাফ্টের যে পিসি আছে মাইনক্রাফ্টের যে পিই e অর্থাৎ ফাইল যেটা আছে সে মাইনক্রাফ্টের মধ্যে অটোমেটিক যুক্ত হয়ে যাবে গেমের মধ্যে তোমরা শুধু যে মাই প্যাক্সে ডাউনলোড করে দিবা সো আমার ডাউনলোড করা শেষ অ্যান্ড আমি তো তোমাদেরকে বলেছি কীভাবে ডাউনলোড করবা অ্যান্ড তোমরা ডাউনলোড করা বা প্লে তোমাদের মাইনক্রাফ্টটা ওপেন করবা গেমটা যখন ওপেন করবা তখন এখান থেকে তোমরা কোন সার ওয়ার্ল্ডের মধ্যে তোমাদের এই শেডার প্যাকটা যুক্ত করবা সেই ওয়ার্ল্ডটা তোমরা সিলেক্ট করবা করার পর এখান থেকে রিসোর্স প্যাক এবং এখান থেকে মাই প্যাকসের উপর ক্লিক করলে এখানে ইভি e শেডার এটার উপর ক্লিক করবা দেন অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যান্ড আমাদের এটা আমি অ্যাক্টিভেট করে দিয়েছি অ্যান্ড অলরেডি আমাদের ওয়াল যেটা সেটা জেনারেট হচ্ছে অ্যান্ড দেখো এটা আমাদের কিছুটা এরকম রিয়েলিস্টিক শেডার যেটা সো আমি রেকমেন্ডেড করবো তোমাদের মোবাইল যদি দুই জিবি র্যাম হয় তাহলে এটা তোমরা ইনস্টল করো না বিকজ এটা ইনস্টল করলে হয়তো তোমাদের গেমটা ল্যাক করতে পারে আর যদি র্যাম যদি তিন চার জিবি হয় তাহলে হয়তো চলতে পারে তো এখন এটা রিয়েলিস্টিক তোমাদের কাছে না লাগলেও এখানে দেখো গাছ যেগুলো সেগুলো কিন্তু ঢুলতেছে বাতাসে অ্যান্ড কিছুটা রিয়েলিস্টিক আর পানিটা যদি তোমরা দেখো তাহলে আরও বেশি সুন্দর লাগবে তোমাদের কাছে সো এটার মেন প্রবলেম যেটা একটু একটু বেশি আমাদের ইয়েলো কালার বেশি দিয়ে দিয়েছে অর্থাৎ হলুদ হলুদ ভাব আমাদের বেশি দিচ্ছে এই গেমটার মধ্যে তো এই শেয়ার প্যাকটা তাই ততটা ভালো না তো তোমরা এইভাবে যে কোনো শেয়ার প্যাক ইচ্ছা করলে তোমরা ইচ্ছা করলে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করো প্লে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো যেখান থেকে ডাউনলোড করো কিনা তোমরা এভাবে করতে পারবে সেট মানে কিভাবে এটা সেট করতে পারবে এটা দেখেছি সো আমার ভিডিও মূলত এটাই ছিল যে তোমরা কিভাবে এই শেডার প্যাকটা সেট করবে তো তোমরা কি চাও আমি নেক্সট ভিডিওতে কি একটা দিব যে টপ ফাইভ মাইনক্রাফট শেডার যদি চাও তাহলে কমেন্টে বলতে পারো আর তা না হলে সমস্যা নেই তোমরা ইউটিউব থেকে সার্চ নিয়ে দেখতে পারো অনেকজনে দিয়ে রাখছে top five shader so I hope আজকে ভিডিও তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর আমি বলে রাখি আমি মাইনক্রাফ্টের শ্যাডার মোড এটা ব্যবহার করব না কোনো শ্যাডারে আমি ব্যবহার করব না বিকজ আমি মোবাইলে খেলতেছি শুধু শুধু মোবাইলে এত চাপ দেওয়া যায় না সো তাই আমি এই শ্যাডার মোড যেটা সেটা ডিঅ্যাক্টিভেট করে দিব ওই একইভাবে তোমরা ডিঅ্যাক্টিভেট করতে পারবা অ্যাক্টিভ প্যাকেজ গিয়ে তোমরা অ্যাক্টিভ প্যাকে গিয়ে যদি ক্লিক করো সেখানে তোমাদের ওই ইভি শেয়ার মোডের উপর ক্লিক করলে তোমাদের ডিঅ্যাক্টিভেট মোড লেখাটা চলে আসবে সো আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল ভিডিওটি প্লেস করতে ভুলবা না সো দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ